আমরা সবাই ঘুমেছিলাম বাড়িতে সবাই ঘুমে থাকার পর জমি নিয়ে জমিতে ছত্রিশ বছর থেকেই আমরা একটা জমি আমাদের ওই জমিটায় তারা কীরকম কীরকম করে নকল দলিল করে না কীরকম করে তাদের মানে ওরা হচ্ছে ওইখানে সন্ত্রাস সেজন্য দাপট খাটাইতে চাইতেছে যা পরে পরশু দিনে মানে থানা থেকে আমাদের অর্ডার দিয়েছে যে ওইটা আপনারা লাগাবেন আপনাদেরই চাষাবাস তখন ওইটা লাগাইছে আমরা লাগানোর পরে আজকে নাকি তারা আমরা সবাই ঘুমে থাকতে ওইটা ওই সব পাড়ায় পাড়ায় জমি তারপর তারা লাগাই টাকাই আসছে আসছে আব্বুরে ডাক দিয়ে ঘর দিয়ে বের করছে তুমি বেরা বেরা দেখে যা কি করছি জমি পরে আমরা তো সবাই ঘুমে আব্বু ওর একটা পাশের ঘর মানে পাশে আলাদা ঘরে থাকে ওরা ভাই যে ইচ্ছা মতো পিটানো শুরু করছে চাপাটি দিয়া উনি একজন বীর মুক্তিযোদ্ধা তারে ভাই করে ইচ্ছা মতো চাপাটি দিয়ে পিঠা হয়ে দেখছি আমার বড় ভাবি যে বাইরে যে বড় ভাবি রে দইরা যা খুশি তা শুরু করছে তারপরে তারে কুপাইছে বড় ভাবি রে এর মধ্যে আমার ভাইয়েরা ঘুম দিয়ে উঠে গেছে ওরা ঘুম দিয়ে লাফায় পড়ছে সবাই রে লোপাতারি ভাবে কুপাইছে কোচ ঢুকায় রেখে দিয়েছে শরীরের মধ্যে পুরো আমাদের পাশে বাড়িতে ওনাদের নাম হচ্ছে জলিল চেপাই আজগর চেপাই তারপর রুসলাম চেপাই সবু চেপাই টোটাল বাড়ির সবাই নিয়ে আসছে আরো লোক ভাড়া নিয়ে আসছে মনে হয় অস্ত্র নিয়ে আসা ইচ্ছা সকাল ছয়টায় আসছে আমার হ্যাঁ, আমার ভাইয়েরা সবাই বীর মুক্তিযোদ্ধা দিলার হোসেন তালুকদার তালুকদার উনি খুবই অসুস্থ উনি ওনারা নিয়ে এখন ঢাকায় যাইতে হইবে উনি খুবই ক্রিটিক্যাল অবস্থা আর হচ্ছে সোহাগ ওনার পরিস্থিতিও খুব খারাপ আর হচ্ছে জুয়েল আর আমার ভাই বউ রোজিনা আমার বাবার নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দেলার হোসেন তালুকদার আমি যদি পরে আমার স্কুলে ভুলটা অদ্য অনুমান সকাল সাত ঘটিকার সময় উজিরপুর মডেল থানাধীন বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে জমির বিরুদ্ধে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা জনাব দেলোয়ার হোসেন সহ ওনার পরিবারের আরও চারজন সদস্য গুরুতর আহত হয় ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে অফিসার ফোর্স ঘটনাস্থলে প্রেরণ করা হয় আমি নিজেও ঘটনাস্থলে আছি বীর মুক্তিযোদ্ধা জনাব Delwar Hossain Talukdar Barishal Sher e Bangla medical medical college হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর অনুমান বারো কোটিকার সময় মৃত্যুবরণ করেন ইতিমধ্যেই মাননীয় পুলিশ সুপার মহোদয় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে